হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমি রিপন আর্নিংস মাস্টার চ্যানেলে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও আমরা নিয়ে এসেছি একটা এয়ারড্রপের উপরে আমরা অনেকদিন এয়ারড্রপ শেয়ার করি না আমার কাছে মনে হলো যে এই এয়ার ড্রপটা হয়তো ভবিষ্যতে ভালো হতেও পারে এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে এয়ার ড্রপের টোকেনগুলো মাস্ট বি মার্কেটে আসবে মাস্ট বি ভালো প্রফিট দেবে তবে আমার কাছে মনে হয়েছে এই টোকেনটা ভালো প্রফিট দিতে পারে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে ছোট কিছু কাজ করার মাধ্যমে বেশ কিছু শিবা ক্লাসিক টোকেন আপনারা আর্ন করতে পারছেন এবং কাজগুলো শেষ করে সরাসরি সেটা আপনাদের ওয়ালেটে নিয়ে যেতে পারছেন এই জন্য আমি এয়ারড্রপটা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনার ভালো লাগে আপনি এটাতে জয়েন করতে পারেন এবং জয়েন করলে এখান থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ একটা টোকেন পাবেন এবং তাদের ভাষ্যমতে অর্থাৎ শিবা ক্লাসিক যে টিম আছে কোর টিম আছে এই কোর্টিমের দেয়া তথ্য মতে এই এয়ারড্রপটা তিন দিন চলবে তারপরে তারা মার্কেটে লিস্টেড করবে সো আমরা দেরি না করে যদি আপনি জয়েন করতেই চান তাহলে এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনারা স্ক্রিনে এখন যে পোস্টটা দেখতে পাচ্ছেন টেলিগ্রামের এখানে দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামের একটা পোস্ট ওপেন করে রেখেছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্ট আপনি এই লিঙ্কটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টার লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এই রকম পোস্টটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এই শিবায়নু ক্লাসিক এয়ারড্রপে জয়েন করার লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করে দিলে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আপনি কীভাবে কিভাবে ক্লেম করবেন আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে আমাদের ভিডিওতে একটা করে লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক স্ক্রিনে যেরকম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনেও খুলে যাবে এখানে আপনারা দেখতে পাবেন এয়ারড্রপ নামে একটা বাটন আছে এই এয়ারড্রপ বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটু নিচের দিকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার আমি যেহেতু ক্লেম করে ফেলেছি আমার এই জায়গাটা ফিল আপ দেখাচ্ছে এখানে আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক বক্স দিবে সেখানে আপনাদেরকে বলবে আপনাদের যে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ এটা আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্যান্স স্মার্ট চেঞ্জ অ্যাড্রেসটা আছে সেটাকে কপি করবেন এখানে এনে পেস্ট করবেন এই জায়গায় যে বক্সটা পাবেন আপনারা এখানে একটা বক্স পাবেন এই বক্সে কপি করে এনে পেস্ট করবেন অ্যাড্রেসটা পেস্ট করার পরে নিচে এই এই এই জায়গাটার দিকে এখানে আপনারা সাবমিট বাটন পেয়ে যাবেন এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করে দিলে ঠিক আমার এখন যেরকম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এইখানে আপনাদের রেফারেল লিঙ্ক থাকবে এটা উইথড্র করতে গেলে আপনাদেরকে কমপক্ষে পাঁচটা রেফার করতে হবে কারণ এখানে পঞ্চাশ লাখ শিবা ইনু ক্লাসিক যেটা আছে এটা পঞ্চাশ লাখ না হলে আপনাকে উইথড্র দিবে না সো এখানে পঞ্চাশ লাখ আপনাকে গেইন করতে হলে আপনাকে পাঁচটা রেফার করতে হবে আর বাকিটা এখানে যখন আপনি জয়েন করবেন তখন আপনি দশ হাজার পাবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন এখানে দেখতে পাবেন যে কিছু টাস্ক আছে আমি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি মোটামুটি এখান থেকে শুরুতেই পঁচিশ লাখের মতো শিবায়নু ক্লাসিক টোকেন গেইন করবেন এবং তারপরে বাকি পঁচিশ লাখ আপনাকে পাঁচটা রেফার করতে হবে প্রত্যেকটাতে তারা দশ লাখ টোকেন করে আপনাকে দেবে এবং পাঁচটা করলে আপনার পঞ্চাশ লাখ এখানে হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে এই উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র নিয়ে নিতে পারবেন এখন দেখিয়ে দেই কিভাবে নিচের টাস্কগুলো কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে যখন আমার বিএসসি স্মার্ট চেন অ্যাড্রেসটা দিয়ে বিএসসি চেন অ্যাড্রেসটা দিয়ে যখন জয়েন করেছি তখন এখানে আমাকে দশ লাখ শিবায়নী টোকেন দিয়ে দিয়েছে দেন আমি স্ক্রল করে একটু নিচের দিকে এসেছি আমার এই বাটনগুলো দেখতে পাচ্ছেন সব এনাবেল আছে এই বাটনগুলোতে ক্লিক করে করে কাজ করতে হবে প্রথমে এখানে ফলো আওয়ার টুইটার বলেছে তাদের টুইটারে ফলো করতে হবে তার জন্যে আপনাকে এই যে টুইটার বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট তাদের একটা আইডি আসবে টুইটার আইডি সেটাতে আপনাকে ফলো দিয়ে দিতে হবে যখনই আপনি টুইটার নিচের বাটনটাতে ফলো করবেন তখন এই যে শিবায়নু ক্লাসিকের যে টুইটার হ্যান্ডেলটা আছে সেটা ওপেন হবে এই রকমভাবে যেটা এখন স্ক্রিনে দেখছেন এখানে আপনারা একটা বাটন দেখতে পাবেন ফলো বাটন এই ফলো বাটনে ক্লিক করবেন ফলো বাটনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা ফলো ছিল সেটা ফলোয়িং হয়ে গেছে যখন এরকম ফলোয়িং হয়ে যাবে তখন আপনার কাজটা শেষ হয়ে যাবে আপনাকে আবার ফিরে যেতে হবে আপনার ওয়েবসাইটে যেখানে আপনি কাজ করছিলেন এখানে এসে নিচে দেখতে পাবেন আরও একটা বাটন আছে দুই নাম্বারে এখানে retweet the pin post and tag three friends এখানে আপনাকে এই রিটুইট বাটনে ক্লিক করতে হবে এবং রিটুইট বাটনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন আবারও তাদের টুইটার হ্যান্ডেলে সেখানতে সেখানে একটা স্পেসিফিক পোস্ট পাবেন সেই পোস্ট আপনি রিটুইট করবেন এবং সাথে সাথে আপনার তিনজন বন্ধুকে সেখানে ট্যাগ করে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন জয়েন্ট টেলিগ্রাম এই জয়েন্ট টেলিগ্রাম বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পরে এখানে আপনার তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে নিয়ে আসবে ঠিক স্ক্রিন যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়ে যাবে এখানে নিচে যে জয়েন বাটন আছে আপনি এই জয়েন বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা জয়েন হয়ে যাবে নিচে লেখা চলে আসবে মিউট ঠিক যেরকম আপনি দেখতে পাচ্ছেন এই মিউট লেখা আসলেই বুঝবেন যে আপনার এখানের কাজটাও হয়ে গেছে এবার আমাদের আবার ফিরে যেতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে এখানে আপনি দেখতে পাবেন সর্বশেষ আপনার এই তিনটা কাজ যখন হয়ে যাবে ঠিক আপনার এই যে দশ লাখ ছিল এখানে টোটাল ব্যালেন্স যেটা এই দশ লাখের সাথে আরও পনেরো লাখ জমা হয়ে গেছে এখানে প্রত্যেকটা কাজের জন্য আপনাকে পাঁচ লাখ করে টোকেন দেবে এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা কাজ যখন কমপ্লিট করেছি আমার এই বাটনগুলো ডিজেবল হয়ে গেছে যে তিনটা বাটন আপনাদেরকে এইমাত্র দেখালাম এই বাটনগুলো আমার ডিজেবল হয়ে গেছে এবং এখানে আমার পঁচিশ লাখ ক্লাসিক কিন্তু শিবা ক্লাসিক কিন্তু হয়ে গিয়েছে সো বুঝতেই পারছেন যে এখানে অলরেডি আমরা পঁচিশ লাখ গেইন করে ফেলেছি আর আমাদের আর পঁচিশ লাখ মাত্র গেইন করতে হবে এটা খুব বেশি কঠিন কাজ নয় আপনার বাসায় যদি একটা দুইটা স্মার্টফোন থেকে থাকে সেগুলো দিয়েও আপনি কাজটা করে এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং এখানে যখন আপনার পঞ্চাশ লাখ হয়ে যাবে আপনি এই উইথড্র বাটনে ক্লিক করলে আপনার যে অ্যাড্রেসটা দিয়েছিলেন বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস সেটাতে আপনার টোকেনগুলো চলে যাবে তবে এখানে আপনার মনে রাখতে হবে যে এই যে হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক অনেকে রেফারেল লিঙ্ক খুঁজে পাবেন না আমি আরও একবার রিপিট করে দিচ্ছি এই যে হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক এখানে দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন কপি বাটন এই কপি বাটনে ক্লিক করে এটাকে শেয়ার করবেন এবং এই লিঙ্ক দিয়ে আপনার বন্ধুদের জয়েন করাবেন সো কেমন লাগলো আজকের ভিডিও আপনি কাজ করছেন কিনা কাজ করে উইথড্র পেলেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের অন্যান্য বন্ধুদের ইন্সপায়ার করবেন যেন আমরা সবাই মিলে একসাথে যদি প্রফিটেবল হই একসাথে প্রফিটেবল হতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন